তো আজ সাইটনল ইউনিয়ন পরিষদের সংলগ্ন এক নং সাইটনল পর্যটন কেন্দ্রে ঈদগার মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দূর দূরান্ত থেকে বলতে গেলে এক নং সাইকনল ইউনিয়নের সমস্ত জনগণ এবং সমস্ত মুসলিম এই এক নং সাইকনল পর্যটন কেন্দ্রের ঈদগার মাঠেই নামাজ পড়ে তো এই ঈদগার নামাজের অনুষ্ঠানে বাচ্চাদের জন্য খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে বিভিন্ন ব্যবসায়ী দোকানদাররাও দেখতে পারতেছে বাচ্চাদেরকে অনেক টেস্টিযুক্ত জালমুড়ি বানিয়ে দেন আইসক্রিম আচার বুট তো বাচ্চাদের জন্য খাবারের বেস্ট আয়োজন তো এদিকে বাচ্চারা খুব আনন্দ করেই ঈদ উদযাপন করছে তো আমরা এখন নামাজে নামাজের স্থানে যাব এবং নামাজ কালাম পর্ব এ হচ্ছে ঈদগার মাঠ কথা আমি নিষেধ করেছি দরকার আমি আপনাদের যে পবিত্র বোর্ডের যে আমানত আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি কেউ একটা চাও আমাকে খাওয়াইতে পারেন না ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই সাইকেলের মানুষের পাশে ছিলাম থাকতো এই প্রত্যাশা কারণ হচ্ছে আমি হয়তো বলে গেলাম আমি একজনকে দিলাম সে তো আরেকজন জানলো যে দিল সে তো জানলো সমালোচনা আমরা না করি এটা হচ্ছে কিবত ইসলাম বলে কিবত যে যার নামে কিবত করা হচ্ছে সে যদি মাফ না করে কেউ মাফ করবে না আমি আমার দ্বারা আমার মৃত্যু এক পর্যন্ত আমার পরিবার দ্বারা এই ষাট ডলার একটা মানুষেরও কোনো ক্ষতি হবে না আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই কারণ হচ্ছে আমি হয়তো আপনার একটা চাকরির জন্য আমি একটা ব্যাড একটা রিপোর্ট দেবো এটা কোনো না কোনো দিক এটা একটা রিপোর্ট আপনি জানতে পারবেন আমি দিলাম আরেকজনের কাছে সে তো এটা রিপোর্ট করবে এই জন্য আমি বলি যে আমরা সমালোচনা করবো না আমরা অন্যের গিবোধ করবো না দুনিয়াতে যদি গিবোধ করা হয় এক আল্লাহ আল্লাহ মাফ করবে না মান্দা যতক্ষণ না মাফ না করবে আপনাদের ভোটে আমি নির্বাচিত কারণ আমি আমার ভোটটাও আমি দিতে পারিনি ষড়যন্ত্রের কারণে যেহেতু আপনাদের ভোটে আমি নির্বাচিত আমার দায়বদ্ধতা আপনাদের প্রতি বেশি তাই আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা এই সাত দলের মঙ্গলের জন্য সাত দলের উন্নয়নের জন্য আমাকে পরামর্শ দেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই ষাট দলবাসীকে সাথে নিয়ে সাইকেলের দলের যত উন্নয়ন অর্থনৈতিক যত এই সরকারি যত অনুদান আপনাদেরকে পাশে নিয়ে এই সাইকেলের উন্নয়নের জন্য আবারও বলি ছিলাম আছি এবং থাকবো মৃত্যুর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার ওদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ مال معا قمرا وتعاقب المنوان الله أكبر الله أكبر لا إله إلا الله واعلموا أن يومكم هذا يوم عيد لله الله أكبر الله أكبر وهذا عيدنا الله أكبر الله أكبر فقال رسول الله صلى الله عليه وسلم وإذا كان يوم عيدهم يراهم قال ملائكتي عبيدي وإمائي قد يعدون إلى الدعاء وعزتي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرنا في الخطبة التي قبل نعم بقية المسألتين والآن الآن الله أكبر الله أكبر ثم أتبعه ستة من شوال كان كصيام يكثر التكبير في خطبة العيدين الله জানাতের কথা বললেন একটা কথা আমার ভালো লাগলো যে এই যে আমরা একে অপরের নামে দুর্নাম করি বদনাম করি আড়ালে একজনের মানে এখন নামাজও দাঁড়াচ্ছে নামাজ শেষে এখন সবাই যার যার গন্তব্য স্থানে চলে যাচ্ছে এখন আমরাও এখান থেকে বিদায় নেব স্ক্যাপ করে দেব সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম